তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনটি ফ্লাশ হচ্ছে আমি আপনাদেরকে আমার ডিসক্রিপশানে লিঙ্কে এই ফাইলটি দিয়ে দেব ফাইল না সরি ফাইলের লিঙ্কটি দিয়ে দেব আপনারা চাইলে সেই লিঙ্ক থেকে এই ফাইলটি ডাউনলোড করে আপনারা আপনাদের ফোনটি ফ্লাশ করে নিতে পারবেন খুব সহজে এবং যে কোনো ধরনের হ্যাং প্রবলেম বা আপনাদের ফোন অন হচ্ছে না এই ধরনের প্রবলেম থেকে সলিউশন পেয়ে যেতে পারেন শুধুমাত্র আমার এই ফাইলটির মাধ্যমে আর টোটালি মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেছি ফোন রিস্টার্ট দেখেন পাস হয়ে গিয়েছে এখন ফোনটা রিস্টার্ট নেবে অটোমেটিকলি দেখতেছেন তো আপনারা চাইলে এইভাবে আপনাদের ফোনগুলো করে নিতে পারেন আর যারা যারা আমাদের ভিডিও দেখতেছেন তাদেরকে আমি বলবো যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি please hit the subscribe my channel and press the bell icon thank you